আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ ওয়েব ডিজাইনের পক্ষ থেকে স্বাগত আমরা একটা প্রজেক্ট করছিলাম সেটা হচ্ছে কি PHP file to HTML file আমরা এই পিএইচডি ফাইল থেকে সেমভাবে একটা এসটিএমএল ফাইল এসটিএমএল দিয়ে একটা ওয়েব ডিজাইন করতেছি আমরা গত পর্বে শিখছিলাম কি শিখছিলাম হচ্ছে এই হেডার এখানে আমরা লগ ইন আছে ও অনেক কিছু আছে ফোন নাম্বার আর এই আইকনটা নিয়ে আমরা অনেক কাজ করছিলাম আমরা শেষ পর্যন্ত আইকনটা অ্যাড করতে পারছি আচ্ছা আজকে আমরা করব কি এখানে আমাদের এই যে লগ ইন যেটা আছে সেটা হচ্ছে কি এ ট্যাগ ব্যবহার করা লাগতো কিন্তু আমি এখানে শুধু ডিআইবি ব্যবহার করছি দেখুন এখানে এ ট্যাগ ব্যবহার করব সাথে আমরা এই আইকনগুলো এখানে নিয়ে আসবো এখানে মেনু বার আছে মেনু বারটা এখানে নিয়ে আসবো মেনু বার বলতে নেভিগেশন বার আছে এখানে সেরে নিয়ে আসবো এখানে আচ্ছা চলুন আমরা এগোয়ে যাই প্রথমে আমরা এই লগ ইনে এ ট্যাগ ব্যবহার করি যাতে এখানে একটা লিঙ্ক অ্যাড করা যায় চলুন আমরা এখানে এ ট্যাগ প্রথম ব্যবহার করি ভিতরে লেখা ছিল লগ ইন এখন এখানে আমরা আসলে দেখতে পারবো লগ ইনটা এখানে একটা এই হোভার করলে দেখা যাচ্ছে যে এখানে একটা লিঙ্ক আছে এটা কালার চেঞ্জ করে দিই এটার কালার চেঞ্জ করে এখানে কোথায় ছিল টেক্সট অ্যালাইনমেন্ট নিতে পারি এ ধরলাম এগুলো ছিল এগুলো ব্যবহার করলে হয়ে যাবে বেশি কিছু লাগবে না সেখানে আমরা এখানে এসে দেখতে পারবো লেখাটা বড় হয়ে গেছে লেখার সাইজ ফোন সাইজ আচ্ছা এখানে এখন ঠিক আছে কিন্তু নিষ্কারে এই আন্ডারলাইনটা আমাদের প্রয়োজন নেই সেক্ষেত্রে আমাদের এখানে করতে হবে কি text text decoration none none এ আমাদের আন্ডারলাইন এখান থেকে সরে গেছে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার আচ্ছা এটা দেওয়া লাগতো এখানে তাহলে এখান থেকে এখানে সরে আসছে এখন এখানে হোভার করলে আমরা দেখতে পাবো কি এখানে আমার লিঙ্ক দেখাচ্ছে আচ্ছা হোভার একটি ইফিট দিই যাতে আমি বুঝতে পারি হোভার করলে একটা কালার চেঞ্জ হয়ে যাবে হোভার ইফিটটা দিই এ ধরলাম ডট হোভার হোভার বানানো ভুল হয়েছে হোভার বললাম ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে নিই ব্যাকগ্রাউন্ড কালার স্কাই ব্লু দিই দেখতে ভালো লাগতে পারে আর ফোন কালার সাদা দিই কালার হোয়াইট দেখি কেমন লাগে হওয়ার করব এখানে কালার চেঞ্জ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি একটু ভুল হয়েছে এখানে ওভার করার সাথে সাথে এখানে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু খুব একটা ভালো লাগতেছে না একটু জুম করে নিই আমরা এখানে ট্রানজেকশন ব্যবহার করতে হবে ট্রানজেকশন ব্যবহার করতে হবে ট্রানজেকশন ওয়ান সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড ট্রানজেকশন করলে আর এখানে আমরা কী ব্যবহার করবো transform transform আচ্ছা ট্রানজিশন এক সেকেন্ড এক সেকেন্ড দিলে কি আমাদের এখানে এক সেকেন্ড ধরে কালারটা চেঞ্জ হবে দেখতে সুন্দর লাগবে দেখো আচ্ছা দেখেন ফন্ট সাইজ একটু বাড়াই দিই তাহলে সুন্দর লাগতে পারে সুন্দর লাগবে ফন্ট ও এখানে আমার ভুল হয়েছে এখানে এটা না দেওয়ার কারণে এই লেখাগুলো আসতেছে না ট্রান্সফর্ম ট্রান্সফর্ম স্কেল দিই যাতে আমরা জুম হবে এখানে স্কেল ওয়ান পয়েন্ট টু আর ওয়ান পয়েন্ট টু এটাই ব্যবহার করলে মনে হয় সবচেয়ে ভালো হয় देखा जाए कम लगे स्केले तो क्ष करते स्केल वन पॉइंट ফর্ম আচ্ছা কোনো কারণে হচ্ছে না এখানে হয়তো আমার ভুল হচ্ছে ট্রান্সফর্ম আচ্ছা, আমাদের অত প্রয়োজন নয় আমরা একটা এমনি একটা ওভার রেখে দিই যে কালার একটু চেঞ্জ দেখাবে এক সেকেন্ড দেওয়া রাখছি নেক্সট কাজ হচ্ছে নিচের এই নেভিগেশন বাটনে আসেন এখানে দেখেন এই যে মেনু আছে এই পাশে কী লেখছে রূপ রূপ রুপিয়া রুপিয়া এখানে আইকনগুলো আছে সবগুলো আপনার লিঙ্ক এই আইকনগুলো চাপ দিলে একটা লিঙ্কে চলে যাবে এই হোমে চাপ দিলে একটা রুম লিঙ্ক আসবে যার কারণে আমরা একটা নেভিগেশন বার হিসেবে ধরতে পারি আচ্ছা, প্রথমে আমরা এখানে হেডার নিছি হেডার এখানে আসে এটা হেডার এটা হবে নেফ নিলাম ডিপ নিতে হবে ডিপে একটা নাম দিই সেটা হচ্ছে কি menu bar plus menu bar plus menu bar দিলাম সেখানে ইউএল ইউএল ব্যবহার করতে হবে ইউএল এগুলো দেখতে একটু খারাপ লাগবে আমরা একটু শর্ট সুন্দর করে নিই এখানে ইউএল ইউএলের ভিতর এলআই এলআর কয়টা এলআর আছে এক দুই তিন এক দুই তিন চারটা এই পাশে চারটা আছে এই পাশে আছে পাঁচটা আমরা ডান পাশে চারটাকে নিই কপি করলাম একটা দুটা তিনটা চারটা এর ভিতরে কী লেখা আছে সেই লেখাগুলো আমরা এখন নিয়ে আসবো এখান থেকে চলো এখান থেকে লেখা নিই এখান থেকে লেখা করছি প্রথমে লেখা নিতে হবে এই লেখাগুলো এখানে সব এক লাইনে লিখছে কিন্তু আমাদের এক লাইনে নিলে হবে না আমাদের প্রত্যেকটা লাইনে লাইনে নিতে হবে প্রথমে হোম তারপরে বা একবারে কপি করে নিই পরে আসা একটা একটু করে আমরা পেস্ট করবো হোম কপি পেস্ট আচ্ছা এখানে রেখে দিলাম এখানে রেখে দিই তারপরে গ্যালারি গ্যালারি ক্যাটারিয়াস আমার কথা যদি বুঝতে আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের কমেন্ট করে জানাবেন আমি এর আগে কোনো সময় এভাবে ভিডিও করিনি বা কথা বলারও কোনো অভ্যাস নাই যার কারণে একটু সমস্যা হচ্ছে আপনারা একটু বুঝে নেবেন আচ্ছা প্রথমে আমি নিলাম নেওয়ার পরে এখানে দেখি আউটপুট কী আসে আউটপুট কী আসে এই যে লেখাগুলো চলে আসছে হ্যাঁ, এখন আমাদের সিএসএস ব্যবহার করতে হবে না সিএসএস আজকে ব্যবহার করবো না আমাদের টাইম শর্ট আমি পনেরো মিনিটে বেশি ভিডিও আর দিব না যার কারণে টাইম প্রায় শেষের দিকে বারো মিনিট হয়ে আসছে মিনিট আমরা এখানে ডিপ নিতে একটু ভুল করছি কারণ আমাদের ডিপটা এখন লাগতো না একটু পরে লাগতো আচ্ছা আমার তো যখন ডিপ আরেকটা লাগবে সেক্ষেত্রে আমি ডিপটা নিয়ে রেখে দিই নেভিগেশন বারের পরে আমার ডিপটা লাগতো ডিপ কটা হবে ডিপ হচ্ছে আমার আচ্ছা ডিপ এখানে একটা হবে সেম ডিপ সেমভাবে রাখলাম এখানে মেনু বার left আর right the left left কারণ এটা দেওয়ার কারণ কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই পাশে মেনু বার আছে এখানেও আছে এখানেও আছে আমরা দুই পাশে আলাদা আলাদা করে রাখলাম দুটাই নেবের ভিতরে রাখলাম একটা আছে পাঁচটা আমি একটা একটু করে রেখে দিলাম এখানে পাঁচটা আর লেখাগুলো বিভিন্ন হবে এখানে লেখাগুলো কী কী আছে আইকন এগুলো আইকনের ভিতরে তো লিখতে হয় না আমরা আইকন ব্যবহার করব আচ্ছা আজকের মধ্যে এতটুকুই থাক আমরা আগামী করবে এটুক নিয়ে কাজ করবো এগুলো নিয়ে কাজ করবো যে কীভাবে আইকনটা নেচতে হয় প্রত্যেকটা আইকন আইকনের ডিজাইনগুলো আমরা নিয়ে কাজ করবো আজকের মধ্যে এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন